আসল পিরিত খুঁজলা না কাটারা দিলা বন্ধু দিলা না তেহে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না কলিজা পুরাইয়া গেল রে বন্ধু আমার রইলা আসল পিড়িতে খুঁজলা না কাটা রাগা দিলা বন্ধু ফুল তো কবু শুকনা গাঙে নামে পানির ঢল মিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু ছল শুকনা বন্ধু আমার সাথে করলাই শুধু এখন রঙিনী লক্ষ পিলাম জাতি কুলো মা মানুষে মন মজাইলা হাইরে ও

আমার রইলা না তোরে তে দাগ লাগায়া রে রইলা না